তোমরা তোমার প্রভুর নিকট ইস্তাগফার করো গুণা মাপ চাও গুণা মাপ চাও ইস্তাগফার করো কেন ইন্নাহু কানা গফার আল্লাহ রব্বুল আলামিন গুণা কমাকারী গফার আল্লাহর একটা গুণাবলী হচ্ছে আল্লাহ গফার আল্লাহ রব্বুল আলামিন বান্দা যখন গুণা করে গুণা মাপ চান আমার আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার গুণা কমা করে দেন জুর বলুন সুবাহান বুহার শরীফে হজরত আবু হরাইরাম রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত হজরত আবু হরাইরা বলেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আমার দয়াল নবী মায়ার নবীর মুখ থেকে বলতে শুনেছি আল্লাহি ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন সাবঈনা মাররা আমার রাসূল বলেন উম্মতেরে আমি নিজে আল্লাহর কাছে এস্তেগাফার করি গুনামাপ চাই আল্লাহর নিকট আমি তৌবা করি আমি দৈনিক সত্তর বারের চেয়েও বেশি এস্তেগাফার করি দৈনিক সত্তর বারের চেয়েও বেশি আল্লাহর নিকট তৌবা করি এস্তেগাফার করি আমি নবীর তো কোনো গুণা নাই আমি নবী মাসুম আমার নবীর কি কোনো কোনো গুণা আছে নবীর কি কোন গুণা আছে নবীর কোন গুণাহ নেই তারপরেও নবীজি বলেন আমি দৈনিক সত্তর বারের চেয়ে পার করি আমি সত্তর বারের চেয়ে আল্লাহ নিকট তওবা করি আমার কোনো গুনাহ না থাকার ফলেও যদি আমি সত্তর বারের বেশি দৈনিক ইস্তেগফার করি তওবা করি তোমাদের তো গুণ আছে হিসাব আছে তাহলে তোমাদের কি পরিমাণ আল্লাহর নিকট ইস্তেগফার করতে হবে আর আল্লাহর নিকট তোমাদেরকে তবা করতে হবে নবীজি আমার অন্য হাদিসের ভিতরে বলেন মেয়াতা মার আমার নবী বলেন আমি কোনো একটা দিন এমন যাই না যেই দিনে আমি একশো বারের চেয়েও বেশি আল্লাহর নিকট ইস্তেগফার করি না তবা করি না হাদিস শরীফে আছে সাহাবা একরাম বলেন একটা লম্বা মজলিসের বৈঠকে আমি নবীর সাথে ছিলাম আমি দেখেছি একটা বৈঠকের ভিতরে আমার নবী একশো বারের চেয়েও বেশি আল্লাহর কাছে ইস্তাগফার করেছেন তওবা করেছেন জরুর এই জন্য সবসময় আমাদেরকে ইস্তাগফার উপরে থাকতে হবে সবসময় তওবার উপরে থাকতে হবে কারণ কখন কার মৃত্যু আসে আমরা কেউ জানি না ঠিক কিনা বলো আজকে সকালে ফজরের নামাজের সময় ভূমিকম্প হয়েছে ঠিক কিনা যারা মসজিদে ছিল তারা ভূমিকম্পের সাথে সাথে আল্লাহ আকবর বলে ধ্বনি দিয়েছে আর অনেকে তো ঘুমের মধ্যে ছিল যদি এরকম ঘুমের মধ্যে ভূমিকম্প হয়ে যদি মারা যায় ফজর নামাজ তো নাই আমার কি অবস্থা হবে আমার কি অবস্থা হতো আজকে আমরা যারা ঘুমের মধ্যে আমি মারা যেতাম আজকে তো আমি জাহান নামে হয়ে যেতাম ঠিক কিনা বলো এই জন্য বলি সবসময় ইস্তাগাফার উপরে থাকতে হবে সবসময় তোবার উপরে থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা বান্দা তুমি পাপ করেছে গুনাহ করেছো এটা তো তোমাকে গুনাহ করার জন্য নফসকে দিয়েছে আল্লাহ এই গুণা করার পিছনে প্ররোচনা দিয়েছে কে শয়তান শয়তানকে কে বানিয়েছে আল্লাহ আল্লাহ বলেন আমি শৈতানও দিয়েছি তোমাকে নফসও দিয়েছি কিন্তু তোমাকে ইস্তেকভার করতে হবে আর তোমাদের ইস্তেকভার কবুল করবো এই জন্য রসুল আমাদেরকে এস্তাগফার শেখাচ্ছেন বলেন রব্বে গফিরিলি রব্বে গফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বে গফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم أستغفر الله من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله الا إلا هو الحي القيوم وأتوب إليه الله رب العالمين سورة কোরআন মাজিদের তেরো নম্বর ফারার শুরুতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু আমি নিজেকে নির্দোষ মনে করি না আমি বান্দা হিসাবে আমি নিজেকে কখনো নির্দোষ মনে করি না আমি নিজেকে কোনোদিন বুজুর্গ মনে করি না আমি নিজেকে কোনোদিন বড় আলেম মনে করি না আমি নিজেকে কোনোদিন সত্যিকারের আশেখে রসল বলে আমি চিল্লা চিল্লি করতে পারবো না কারণ আল্লাহ বলেন আমাদের ভিতরে একটা নফস আছে ওই নফস সবসময় মানুষকে খারাপের দিকে নিয়ে যায় মানুষকে সব সবসময় কারাবের দিকে ডাকে কারাবের দিকে আহ্বান করে মানুষ কখন নফসের ষড়যন্ত্রে পা দেবে এটা মানুষ কখনো বুঝতে পারে না এই জন্য কেউ নিজের নামাজের উপর অহংকারী করতে পারবে না আমি বড় নামাজ গুজার আমি বড় দানবীর আমি বড় আল্লাহর বলি এই কথা দাবি করার জন্য কেউ সাহস করতে পারবে না সবাইকে আল্লাহর নিকট ইস্তেফার করতে হবে আল্লাহর কাছে ছোট হয়ে থাকতে হবে কখন আল্লাহ রব্বুল আলমিন কাকে পরীক্ষার মধ্যে ফেলে দেয় আমরা কেউ জানি না জানেন কে মোহাম্মদুল রসুল্লাহ এই জন্য বাইরাম আমরা যারা একটু আবাদত করি শয়তান আমাদেরকে মনের মধ্যে প্ররোচনা দেয় আইরে তুমি তো কত বড় নামাজি তুমি তো অনেক আল্লাহ বলি হয়ে গেছ তুমি তো অনেক বড় নামাজি হয়ে গেছ তুমি তো সমাজের মধ্যে সবচেয়ে বড় ইমানদার শয়তান আমাদেরকে ধোকা দেয় আমাদের মধ্যে অহংকার সৃষ্টি করে দেয় আমাদের দিনের ভিতরে অহংকার এনে দেয় শয়তান শয়তান আমাদেরকে অসুস্থ নিয়ে আমাদের এবার ধ্বংস করার জন্য এবার সেই উঠে নামাজ থেকে বিরত রাখতে পারে নাই রোজা থেকে বিরত রাখতে পারে নাই দাম থেকে বিরত রাখতে পারে নাই যখন আমি শরীয়তের কাজগুলো করতেছি এবার শৈতান আমাকে অন্য রূপ নিয়ে আমার কাছে এসে ঢোকা দিচ্ছে হাইরে তুমি তো বলো নামাজি হাইরে তুমি তো বলো এবাদত গুজার এবার শৈতান আমার এবাদত নষ্ট করার জন্য আমার পিছনে পিছনে ঘুরু ঘুরু করতেছে ঠিক কিনা বলো